হ্যালো গাইস আজকে আমরা আপনাদের সামনে জন্ম নিবন্ধন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি জন্ম নিবন্ধন সনদ হবে হচ্ছে একজন মানুষের জন্মের পর তার প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি একটি শিশু জন্মের তথ্য আইনগতভাবে সরকারি খাতে লেখাকেই জন্ম নিবন্ধন বলে বাংলাদেশে দুই সালে বাংলাদেশ সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রণয়ন করেছে এই আইন অনুযায়ী বয়স ধর্ম জাতি গোষ্ঠী জাতীয়তা নির্বিশেষে বাংলাদেশের সকলের জন্য জন্ম নিবন্ধন করার বাধ্যতামূলক কিন্তু জন্ম নিবন্ধন তৈরির সময় অসাবধানতার বা অজ্ঞাত অজ্ঞানতার অজ্ঞানতার কারণে জন্ম নিবন্ধন ভুল হতে পারে এমনকি জন্ম নিবন্ধন বাতিল বাতিলও হয়ে যেতে পারে এর ফলে পরবর্তীতে নানান ছোট বড় সমস্যার সৃষ্টি সমস্যার সম্মুখীন হতে হয় তাই সঠিকভাবে জন্ম নিবন্ধন তৈরি করতে পারাটা সকলের জন্য প্রয়োজনীয় তাই সহজে ও নির্ভুলভাবে জন্ম নিবন্ধন তৈরির পদ্ধতি নিয়ে থাকছে একটি লেখা লেখাটি আপনি দেখবেন প্রথমেই জন্ম নিবন্ধন নিবন্ধনের প্রয়োজনীয়তা দুই সালে ছয় সাল থেকে বাংলাদেশ বাংলাদেশের জন্ম মৃত্যু নিবন্ধন আইন কার্যকর হয়েছে সে আইন অনুযায়ী বর্তমানে কোনো শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা তার বাবা মায়ের বাধ্যতামূলক এমনকি জন্ম নিবন্ধন করতে দুই বছরের বেশি দেরি হলে পিতামাতাকে জরিমানাও দিতে হতে পারে বা গুনতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগ পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত এটিকে মূলত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয় তাই অনেক জায়গাতেই জন্ম নিবন্ধন সনদের প্রথম প্রয়োজনীয়তা ও ব্যবহার রয়ে আছে আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট বা আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত আমাদের পাসপোর্ট তৈরি করতে হলে প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্যই জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে হয় এছাড়া আপনাকে পিসি জেএসসি রেজিস্ট্রেশন করার সময়ও নিবন্ধন সনদ ব্যবহার করতে হয় এমনকি বিবাহ নিবন্ধন করার সময় জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে এতে পাত্র বয়স প্রমাণ করা যায় বলে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয় অনেকেই আঠারো বছর হওয়ার পরপরই ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নেন কিন্তু অনেক ক্ষেত্রে কখনও আবেদনকারী জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয় না সেক্ষেত্রে আবেদনকারীকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে তার জন্ম নিবন্ধন ব্যবহার করতে হবে জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে সেটা আমি আপনাদেরকে বলবো তার আগে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন ও সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমাদের সাথে থাকুন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি গাজী গিয়াসুদ্দিন প্রয়োজনীয় কাগজপত্র শিশু যে ক্লিনিক বা হাসপাতালে জন্ম হয়েছে তার সার্টিফিকেট বা ছাড়পত্র কোন হাসপাতালে জন্মগ্রহণ তাহার তথ্য সংগ্রহণী সংগ্রহকারী হিসেবে নিবন্ধন কর্তৃক নির্দিষ্ট করা কোনো এনজিও কর্মী প্রত্যয়নপত্র এগুলো সম্ভব না হলে নিবন্ধকের জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো দলিলের সত্যায়িত অনুলিপি পিতামাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বয়স প্রমাণের জন্য এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র ধর্মস্থান বা স্থায়ীভাবে বসবাসের স্থানের প্রমাণপত্র সংশ্লিষ্ট ওয়ার্ড বা কাউন্সিলরের প্রত্যয়নপত্র উপরোক্ত কাগজগুলো পাওয়া না গেলে বয়স ও জন্ম স্থান প্রমাণ করার তথ্য সংগ্রহকারী হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক তার দ্বারা মনোনীত শিক্ষক বা কর্মকর্তার প্রত্যয়নপত্র অথবা বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য ইপিআই কার্ড বা পাসপোর্টের বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের বা কোনো চিকিৎসকের প্রতিষ্ঠানের জন্ম সংক্রান্ত ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সনদ সংগ্রহের সত্যায়িত অনুলিপি অথবা নিবন্ধকের জন্ম তারিখ বা তার ঠিকানার প্রমাণ হিসেবে জন্ম সংক্রান্ত কোনো দলিল অথবা সংগ্রহকারী হিসেবে নিবন্ধন কর্তৃক নির্দিষ্ট করা কোনো এনজিও কর্মীর প্রত্যয়নপত্র বাংলাদেশ জন্ম নিবন্ধন সনদ প্রদানের শুরু থেকে মূলত সরাসরি ফর্ম পূরণ জন্ম নিবন্ধন করতে হতো এটি আমাদের একান্ত বাধ্যতামূলক